পরম পূজ্য পদ বিষ্ণুপদ শ্রী শিল ভক্তিবল্লভ তীর্থভূষণ মহারাজ কি জয় রূপানুগ গুরুবর্গ কি জয় ও চক্ষুরুন্মিলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নম নম শ্রেষ্ঠং মনুমপি সচিপুত্রমত্রস্বরূপম রূপম তস্যগ্রজমরুপুরীম মাথুরীম বৃষ্ঠবটীম राधकुण्ड गैवरमुहुराधिकमधुवशं प्राप्तजस्य रथितकृपया तं गुरुनतस्मि बर्हापिरं नटवरवपुं कर्णयकर्णिकारम् বিগ্রদবাস কনক বহি বহিজয়ন্তী চমালম রন্ধ্রন বেনু রধর সুধা পুরয়ন সপদর মনন বিন্দারণ্যং প্রবিশত গীতকীর্তি নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নস্তেব নস্তেব নস্তেব গতিরন্যথা বন্দে নন্দভজতিনম নশ্বর কথ হরিকথোদিগিতম পুনতি ভুবনত্রয়ম ভুক্তাবিহীন অপরাধলক্ষ্যই ক্ষিপ্তস্য কামদি তরঙ্গ মধ্যে কৃপময়ী ত্বং শরণং प्रपन्ना বৃন্দে নমস্তে চরণারবিন্দম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরি রাম হরি রাম রম রাম হরি হরি জয় গুরুদেব পরম গুরুদেব পরম পৃষ্ঠ গুরুদেব পূজনীয় কীর্তনটি পাদিগণ বৈষ্ণব বৃন্দ সজ্জন মণ্ডলী মাতৃবৃন্দ সকলকে যথাযোগ্য অভিবাদন করি সকলের প্রসন্নতা বিধান আমাদের আলোচ্য বিষয় গুরু গৌরব গুরুর মহিমা গুরুতত্ত্ব গুরু গ্রহণের প্রয়োজনীয়তা শুধু গুরু বললে হবে না সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা সদ্গুরু হতে হবে গুরু অসৎ ব্যক্তির অসৎ গুরু থাকে চোর ডাকাত বাটপার লম্পট জগতে যত অসৎ ব্যক্তি অভক্ত তাদেরও গুরু থাকে বৈষ্ণবের সদ্গুরুর প্রয়োজনীয়তা বৈষ্ণবের সদ্গুরু প্রয়োজন তো এখানে আমাদের মণ্ডক্য উপনিষদে একটি কথা বলা হয়েছে কিভাবে গুরুগৃহে যেতে হবে গুরুগৃহ অর্থাৎ গুরুকুল তৎকালে প্রাচীনকালে বা মধ্যযুগে গুরুকুল সমস্ত শিষ্যকে বা স্নানার্থীকে তা যারা স্নাতক হতে চায় কোথায় স্নান করবে না বিদ্যাসাগরে মানে জ্ঞান সাগরে সেই জ্ঞান সাগরে যারা স্নাতক হতে যায় তাদের গুরুগৃহে কীভাবে যেতে হতো বলা হতো সমিধ পানি সমিধ অর্থাৎ যজ্ঞের বস্তু যজ্ঞের কাষ্ঠ নিয়ে গুরুগৃহে যেতে হতো গুরুকুলে যেত তখনকার দিনে গুরুকুল ছিল সব বলেছে শিষ্যকেই গুরুগৃহে যেতে হতো এবং সেখানে গুরুগৃহে সমস্ত সাংসারিক কাজকর্ম করতে হতো যেমন ধান্য ক্ষেত্রে বা শস্য ক্ষেত্রে কাজ করা ফল বাগান ফুল বাগানে কাজ করা বন থেকে কাষ্ঠ আহরণ করা অন্যান্য দ্রব্য আহরণ করা নগরে নগরবাসীদের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করা ভিক্ষা করে আনা যেতে হতো তার বিশেষ প্রয়োজনীয়তাও ছিল যেমন কোনো রাজপুত্র কিংবা মন্ত্রীপুত্র হয়তো গুরু গৃহে গেল সেখানে সেই রাজপুত্রকেও কিন্তু ভিক্ষা করতে যেতে হতো মন্ত্রীপুত্রকেও যেতে হতো সেই সেনাপতি পুত্রকেও যেতে হতো রাজপুত্র কেন নগরে নগরে ভিক্ষা করতে যাবেন রাজপুত্র যাবেন এই রাজপুত্র পরবর্তীকালে এই দেশের রাজা হবে তিনি নগরে নগরে গ্রামে গ্রামে গিয়ে গিয়ে তিনি দেখবেন তার দেশের অবস্থাটা কী তার প্রজারা কেমন আছে তার প্রজারা কেমন তাদের জন্য কি করা প্রয়োজন এগুলো আগে থেকেই সে শিক্ষিত হয়ে যাচ্ছে তার দেশ সম্বন্ধে তার জ্ঞান হয়ে যাচ্ছে তেমনি সেনাপতি পুত্র মন্ত্রী পুত্র সকলকেই এভাবে গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করতে হতো এটা ছিল প্রথা তো গুরুগৃহে যেতে হলে কী করতে হতো না আমাদের মণ্ডক্য উপনিষদ বলা হয়েছে তদ বিজ্ঞানার্থম সগুরু মহাবিগচ্ছেদ সমিত পানিং শ্রোত্রেয়ং ব্রহ্মনিষ্ঠ সেই ভগবত বস্তুর বিজ্ঞান বিজ্ঞান কাকে বলা হয়েছে একটা হলো জ্ঞান একটা হলো বিজ্ঞান জ্ঞান শাস্ত্র সম্বন্ধে জানাটা জ্ঞান আর সেই শাস্ত্র যখন আপনাকে প্রেম ভক্তিতে কৃষ্ণ ভক্তিতে নিয়ে যাবে তখন সেটা বিজ্ঞান এটা জ্ঞান বিজ্ঞান জ্ঞান হলো আমাদের সমস্ত বিদ্যা লাভ করাটাই জ্ঞান অ আ কক্ষ থেকে শুরু করে সমস্ত বেদ পাঠ সমস্ত শাস্ত্র পাঠ স্বাস্থ্য সম্বন্ধে জানা সেটা বিজ্ঞান কিন্তু সেই জ্ঞানে যখন আপনাকে সেই জ্ঞানে যখন আপনাকে ভগবত প্রেম সম্বন্ধে ধারণা দেবে ভগবত প্রেমে নিয়ে যাবে তখন সেটা বিজ্ঞান সেই ভগবত বস্তুর বিজ্ঞান লাভ করিবার জন্য তিনি তিনিকে না শিষ্য না জ্ঞানার্থী কি করবেন তিনি সমিধ হস্তে বেদ ও তাৎপর্যজ্ঞ যিনি বেদ সম্বন্ধে বেদবিদ গুরু বেদবিদ হতে হবেন তিনি সমস্ত বেদ তার জানা থাকতে হবে তিনি বেদজ্ঞ সাধারণ ব্যক্তি নন বেদজ্ঞ ঋষি এবং কৃষ্ণ তত্ত্ববিদ অবশ্যই কৃষ্ণ তত্ত্ববিদ হতে হবে কেননা না মহাপ্রভু কি বলেছেন যেই কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয় শুধু বেদ জানলে হবে না কৃষ্ণ তো যেই যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় কৃষ্ণ তত্ত্ব জানতে হবে তো সেই বেদতত্ত্ববিদ এবং কৃষ্ণতত্ত্ববিদ সদ্গুরুর সমীপে মনে রাখতে হবে সদ্গুরু সদ্গুরু আপনাকে কোথায় নিয়ে যাবে সদ্গুরু আপনার চিত্তকে দুঃখকে আপনার দুঃখকে তিনি হরণ করে নিয়ে তিনি প্রেম ও ভক্তিতে কৃষ্ণ প্রেমে আপনাকে নিয়োজিত করবে আর অসৎগুরু অসৎগুরু আপনার বৃত্ত হরণ করবে আপনার ধন সম্পদ নিয়ে যাবে আপনার মান সম্পদ ধুলায় লুটিয়ে যাবে একসময়তে আপনাকে নরতে নরকে পতিত করবে এই সদ্গুরু এবং অসৎগুরুর তফাৎ বলা হয়েছে জগতে অনেক গুরু আছে হ্যাঁ গুরুর সরাসরি আজকালকার দিনে তো আমরা গুরুর ছড়াছড়ি দেখি কত গুরু আমার কোনো কোনো গুরু ঘোষণা করছে আমি ভগবান আমি অমুক আমি সমুক আমি এই করতে পারি ইত্যাদি ব্যাপার হ্যাঁ ইত্যাদি ব্যাপার কায় মনোবাক্যে গমন করিবেন কায় শরীর মন এবং বাক্য কায় মনোবাক্যে গুরুর পদবদ্ধে পতিত হতে হবে গীতাতে কি বলা হয়েছে বলা হয়েছে প্রাণীপথ তদিবিদ্ধি প্রণীপতেন পরিপ্রশ্নেন সেবয়া প্রণীপাত প্রণাম করতে হবে তার নিকট মানে মাথা নষ্ট করতে হবে তদবিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবয়া আবার অন্যখানে বলা হয়েছে যে গুরু শুশ্রূষা বিদ্যা গুরু শুশ্রূষা বিদ্যা গুরুকে সেবা করি বিদ্যা পেতে গুরু শুশ্রূষা বিদ্যা পুষ্কলেন ধনেন বা অথবা বিদ্যয়া বিদ্যা চতুর্থী নবপদ্ধতি গুরুকে সেবা করে প্রচুর ধনের দ্বারা অথবা বিদ্যার দ্বারাই বিদ্যাকে লাভ করতে হবে এখানে বিদ্যা বলতে এখানে বিদ্যা বলতে পরমার্থকে ভগবানকে বলা হয়েছে ভগবানই বিদ্যাস্বরূপ তিনিই বিদ্যা আর অন্য সমস্ত কিছু অবিদ্যা বিদ্যা বলতে ভগবানকেও বোঝায় বিদ্যা অথবা বিদ্যা বিদ্যা ভগবানের কৃপাতেই ঈশ্বরের কৃপাতে ঈশ্বরকে লাভ করতে হবে ঈশ্বরের কৃপালয়ে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে বলা হয়েছে সদ্গুরু লাভের প্রয়োজনীয়তা সর্বাধিক সেখানে কঠোর শুধু বলা হয়েছে উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্য বরান নিবুধত ক্ষুরস্য নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্তং কবয়ু বদন্তি সাধারণ অর্থ হল উৎকৃষ্টত উঠ জাগ বর পেয়ে গান লাভ করো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবুধত উঠ জাগ বর পেয়ে গান লাভ করো দেখো উঠো জাগো উঠো কাকে উঠো কেন বলা হয়েছে আমরা তো পতিত পতিত জীব জীব মাত্রই পতিত জীব মাত্রই মায়ার বস্য মায়া তাকে বসীভূত করে রেখেছে মায়া তাকে প্রধানত করে রেখেছে ধুলায় লুটাচ্ছি আমরা তাই ঋষি বলছেন উত্তিষ্ঠ উত্তিষ্ঠত উঠো উঠে দাঁড়াও উত্তিষ্ঠত জাগ্রত তুমি নিদ্রিত হয়ে আছো তুমি ঘুমন্ত তোমার হৃদয়ে যে সিংহ সেই ঘুমন্ত সিংহকে জাগরিত করো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান বর পে বর পাও কি বর পাবো তুমি উত্তম তুমি তোমার আত্মা প্রসন্ন হোক তোমার আত্মা জাগ্রত হোক তুমি স্বরূপ আত্মস্বরূপ সম্বন্ধে তোমার গান লাভ হোক তোমার আত্মলাভ হোক হ্যাঁ তুমি নিজেকে জানো তুমি কে তুমি জানো উত্তিষ্ঠত প্রাপ্যত উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পতস্তং কবয় বদন্তি ক্ষুরস্বধারা ক্ষুরধার এই জগতে চলার পথে কীরকম ক্ষুরধার খুরের উপর দিয়ে হাঁটতে গেলে যেমন সাংঘাতে সাবধানে হাঁটতে হয় সম্ভব না বা খুর দিয়ে যখন করা হয় মণ্ডপ ইত্যাদি করা হয় তখন খুব সাবধানে করতে হয় একটু এদিক সেদিকগুলো কেটে যাবে তেমনি এই সংসারে চলার পথ অত্যন্ত অত্যন্ত অত্যন্ত ধারালো ধারণ সীতা দূরত্বয়া অর্থাৎ আমি যেখানে যাব এই জগতের এই ভব সংসার এই জগতের পথ অতিক্রম করে আমি যেখানে যাব সেই পথ অত্যন্ত ক্ষুরধার এবং দূরত্বয়া তাকে অত্যন্ত কষ্ট লাভ করতে হয় দূরত্বয়া অনেক দূরে সে দূরত্বয়া দুর্গং পতস্থং কবয় বদন্তি কবয় কবয় মানে কবিগণ কবিগণ মানে ঋষিগণ ঋষিগণ কি বলছেন ঋষিগণ এই কথা বলছেন তাহলে তোমাকে উঠতে হবে জাগ্রত হতে হবে বর পেয়ে জ্ঞান লাভ করতে হবে এবং তোমাকে অনেক দূরের পথ অনেক কষ্টে ক্ষুরো ধারা পথ দিয়ে তোমাকে চলতে হবে এ কথা কে বলেছেন কবিগণ বলেছেন ঋষিগণ বলেছেন বলেছেন সাধুগণ বলছেন হে সাধুগণ হে বৈষ্ণবগণ সাধুকে বলছেন হে সাধুগণ হে সাধুগণ সবাইকে সাধু সম্বোধন করছেন সবাইকে সাধু সম্বোধন করছেন কেন জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান যার হৃদয়ে কৃষ্ণ অধিষ্ঠান আমি মনে করি তিনি সাধু প্রকৃতপক্ষে জগতে সকলেই বৈষ্ণব সকলেই বৈষ্ণব আমরা কাউকে পতিত মনে করি কাউকে অধম মনে করি এটা হলো উপরের উপরের কথা এটা হলো অত্যন্ত স্থূল এবং বাহ্যিক ব্যাপার ভাব বিচার করলে জগতের সমস্ত বস্তু সমস্ত প্রাণী সমস্ত জীব মাত্রই বৈষ্ণব হ্যাঁ সে যাই হোক সে অন্য কথা বলছেন হে সাধুগণ নানাবিধ বিষয় চিন্তা হইতে নিবৃত হও উত্তিষ্ঠ মানে তুমি তো বিষয় চিন্তায় তোমার মন লেগে আছে কাজে তুমি পতিত তুমি বিষয়ে তোমাকে বস করেছে মায়া তোমাকে বস করে ফেলেছে তুমি জাগ্রত হও অনর্থ পরিত্যাগ করিয়া স্বস্বরূপে উদ্বুদ্ধ হও অনর্থ অনর্থ অনর্থ তুমি স্বস্বরূপ আত্মস্বরূপ সম্বন্ধে তুমি উপলব্ধি করো আত্মস্বরূপ তুমি আত্মস্বরূপে তুমি উদ্বুদ্ধ হও এবং মহৎ ব্যক্তিগণের ব্যক্তিগণের নিকট হইতে কৃপা লাভ করো বরাণ প্রাপ্য বরাণ নিবুদত প্রাপ্য বর বর লাভ করবে কার কাছে তুমি মহৎ ব্যক্তির কাছে যেতে হবে সাধারণ লোক তোমাকে দিতে পারবে না তোমার মতো ব্যক্তি তোমাকে দিতে পারবে না যিনি তোমার থেকে অতি উত্তম যিনি তোমার থেকে অতি ভারী যিনি তোমার গুরু অনেক উচ্চ যিনি রয়েছেন যিনি ভগবানের স্বরূপ যিনি ভগবানের প্রতিনিধি যিনি সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ হরিতেন সেই ভগবত স্বরূপ গুরুর কাছে গিয়ে গুরু গুরুর কাছে গিয়ে তোমার কী করতে হবে বর লাভ করতে হবে তার কাছ থেকে তোমার শক্তি সঞ্চয় করতে হবে সচেষ্ট হও এবং এই সংসার খুরের ধারার নয় আগেই বলে খুরের ধারার নয় এবং তুমি যেখানে পৌঁছবে যে আত্মসমীপে যে স্বরূপে তুমি উপস্থিত হবে সেটা অতি দূর দূরের পথ সেই হ্যাঁ সেই ব্রহ্মকে অতি যত্নে প্রাপ্য বলিয়া কীর্তন করো তা সদ্গুরু পদাশ্রয়ে সযত্নে ভগবত অনুশীলন ব্যতীত সংসার তারণের আর উপায় নাই মোট কথা আমাকে সদ্গুরুর কাছে যেতে হবে গুরু আমাকে উদ্ধার করবেন যশ দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা কি অর্থা প্রকাশন্তে মহাত্মন এটা শ্বেতাশ্বতর উপনিষদ শ্বেতাশ্বেতর উপনিষদ সেই উপনিষদ কি বলছেন যাহার শ্রী ভগবানে পরা ভক্তি বর্তমান যশ দেবে দেব বলতে গেলে এখানে ভগবান দেব বলতে গেলে এখানে ভগবানকে বোঝানো কৃষ্ণকে বোঝানো হয়েছে যশ দেবে পরা ভক্তিস্থতা দেবেতে অর্থাৎ ভগবানেতে যার ভক্তি রয়েছে গুরুতেও তার আবার তেমনি যেমন শ্রী ভগবানে তেমন শ্রী গুরুদেবেরও শুদ্ধ ভক্তি আছে সেই মহাত্মার সম্বন্ধে এই সকল বিষয় অর্থাৎ শ্রুতির মর্মাত্ম উপদিষ্ট হইয়া প্রকাশ পেয়ে থেকে অর্থাৎ তুমি বেদ সম্বন্ধে তুমি তখনই জানবে বেদ তোমার কাছে তখনই প্রকাশিত হবে বেদ তখনই তোমার কাছে প্রকাশিত হবে শ্রুতি বেদকে শ্রুতি বলা হয়েছে কেন শ্রুতি বলা হয়েছে বেদ অপৌরুষীয় কোনো ব্যক্তি বেদ লেখেননি বেদ বেদ শব্দসমূহ বেদের মন্ত্রসমূহ ভাসমান বেদের মন্ত্রসমূহ মহাবিশ্বে সতত গুঞ্জমান সতত সেগুলো রয়েছে সেই বেদজ্ঞ ঋষিগণ তারা সেগুলি শুনতে পেয়েছে তারা শুনতে পেয়ে সেগুলি আমাদের কাছে উচ্চারণ করেছে ওম অগ্নি মিলে পুরোহিতম ঋগ্বেদের প্রথম মন্ত্র ওম মিলে পুরোহিতম ঋষিগুণ উচ্চারণ করলেন এই মন্ত্র কিন্তু আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে সর্ব সর্বক্ষণ আপনিও শুনতে পাবেন যখন আপনি তপস্যা করবেন আপনার আত্মা যখন সেই আত্মজ্ঞান লাভ করবে তখন সেই মন্ত্র আপনার কন্যা প্রবেশ করবে তো সেই বেদ সাধারণত চারিটি বেদ আমরা বলি বেদকে বিভাগ করেছেন বলে বেদ অভ্যাস বলা হয়েছে কৃষ্ণদেবকে রিক্সাম যজু অথর্ব চারিটি বেদ সেই বেদে সেই বেদ শ্রুতি বেদ কেউ লেখেননি বেদ অপরুষ ভগবানের সেই বাণী আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছিল সে ঋষিগণ শুনে আমাদের কাছে উচ্চারণ করেছেন এবং শিষ্যদের কাছে উচ্চারণ করেছেন শিষ্যরা আবার তাদের শিষ্যদের কাছে প্রশিষ্যদের কাছে এভাবে জগতে বেদ প্রচারিত হয়েছে সেই সেই বেদজ্ঞ ঋষিগণ সেই সেই বেদ সেই বেদশাস্ত্র সেই শ্রুতি মন্ত্রসমূহ সেই শ্রুতির সারার্থ আপনার কাছে প্রস্ফুটিত হবে তখনই যখন ভগবানে আপনার যেরকম ভক্তি রয়েছে গুরুতে যদি তেমন ভক্তি থাকে অর্থাৎ এক হতে হবে কৃষ্ণ ভক্তি এবং গুরু ভক্তি সমান সমান কৃষ্ণ যেমন ভক্তি গুরু ভক্তি বলা হয়েছে ন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশবিনুতে তেন লভ্য তস্যেষ আত্মা বিব্রণুতে তনুশ্যাম প্রবচনের দ্বারা প্রবচনের দ্বারা পরমাত্মা তর্কের দ্বারা মেধা বা পাণ্ডিত্য দ্বারা জানা যাবে না যখন জীবাত্মা যখন ভগবানের প্রতি সেবনমুখ হবে জীবাত্মা যখন ভগবানের প্রতি পরমাত্মার প্রতি উন্মুখ হবে জীবাত্মা যখন সে পরমাত্মাকে জানতে চাইবে তখন গুরুর মাধ্যমে গুরুর মাধ্যমে সেই পরমাত্মা সে ভগবান কৃপা করে আপনাকে সেই তত্ত্ব প্রকাশিত হইবে বা প্রকাশ করিবে ন মেধয়ান বহুনা শ্রুতন্য এবং প্রবচনের দ্বারা কখনো তাকে জানা যাবে না এই কথা বলা হয়েছে জনম মরণাদি সংসার নল সন্তপ্ত দীপ্ত সেরা জল রাশিমিব উপহার পানে শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুমুপস্থিত তমনুসরতি এটা সদানন্দ যোগেন্দ্রকৃত বেদান্ত সাত একাদশ সংখ্য বেচন মস্তক জ্বলিয়া উঠিলে লোক যেমন জল সমীপে গমন করে মস্তক জ্বলিয়া ওঠা মানে মাথার গুণ গরম হয়ে যায় মাথা গরম হলে কি করে তোমার জল দেয় হাঁচুর পাঁচুর করে জল দেয় মাথার মধ্যে তো মস্তক জ্বলিয়া উঠিলে লোক যেমন জল সমীপে গমন করে সেইরূপ জন্ম মরণাদি সংসার অনলে সন্তপ্ত হইয়া জন্ম মরণ ইত্যাদি সংসার রূপ অনল অনল অর্থাৎ আগুন পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠর ধারণম একদম আমাদের লোকগানে বলা হয়েছে ভবে আসা যাওয়া কি যন্ত্রণা গ্রামের লোকেরা গেয়ে থাকে ভবে আসা যাওয়া কি যন্ত্রণা জনম মরম পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠর ধারণম অনেক কষ্টের ব্যাপার আমাদের জন্ম লাভ এবং জন্মত্যাগ মৃত্যু দুটি অত্যন্ত কষ্টের এবং জননী জঠর জননী জঠরে আসা জননীর গর্ভে আসা কষ্টকর সেখানে অনেক কষ্ট হয় জীবে যখন তার একটা কথা আছে ছয় মাস গর্ভে সে গর্ভের ভ্রূণ গর্ভের সন্তানের যখন ছয় মাস বয়স হয় তখন তিনি তার চক্ষু উন্মিলিত হয় তখন তিনি হরে কৃষ্ণ তখন থেকে নারায়ণকে দেখতে পান চতুর্ভুজ নারায়ণকে দেখতে পেয়ে তিনি সেই চতুর্ভুজ নারায়ণকে প্রার্থনা করেন হে প্রভু হে প্রভু এই জননী জঠর যন্ত্রণা তো আমার সহ্য হচ্ছে না তুমি আমাকে মুক্ত করো তুমি আমাকে মুক্ত করো আমি পৃথিবীতে ধরাধামে গিয়ে আমি তোমারই সেবা করব হ্যাঁ বলে আসেন কিন্তু বলে আমরা পৃথিবীতে এসে তার সৃষ্ট রূপ রস গন্ধ স্পর্শ দেখে আমরা তাকে ভুলে যাই আমরা ঈশ্বরের সৃষ্ট রূপ রস গন্ধ স্পর্শ বর্ণটা দেখে আমরা তাকেই ভুলে যাই যিনি এই সৃষ্টি করে তাকে ভুলে যাই আমরা আমরা এই হ্যাঁ আমাদের হ্যাঁ, হ্যাঁ, রূপের মোহ রূপ রস বর্ণ স্পর্শ গন্ধ এগুলোতে ভুলে যাই হ্যাঁ ভুলে গিয়ে আমরা সে মায়ার কবলে পতিত করি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় বিষয় দুঃখ আমি কৃষ্ণকে ভুলে গিয়ে এই পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম তখন কি হয় মায়া আমাকে যা পটিয়া ধরে নিকটস্থ মায়া তারে যা পটিয়া ধরে মায়া আমাকে ধরে এই তখন কি হয় আমার তখন আমি কৃষ্ণকে ভুলে যাই কিন্তু আমাকে কী করতে হবে হ্যাঁ আমাদের সেই শিষ্য আমরা মাথা গরম হলে মাথা গরম হলে যেমন বায়ু উত্তপ্ত আমরা ঠান্ডা জলের কাছে যাই তেমনি সংসারে অনলে দগ্ধ হয়ে আমরা কি করব আমরা জোর হস্তে আমরা গুরুর কাছে যাব গুরুর কাছে গিয়ে আমরা সেই কোন গুরু বেদ ও বেদান্ত যিনি জানেন যিনি সহদে ব্যক্তি যিনি সহদী গুরু যিনি সহদী সদবস্তুর যিনি আরাধনা করেন সেই ব্যক্তির কাছে সেই গুরুর কাছে গিয়ে আমরা সান্ত্বনা লাভ করব ইত্যাদি বল জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল মায়া পিসা চিতার গলায় বন্ধিল কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্ম অতএব মায়া তারে দেয় বিষয় দুঃখ কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে পিসাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয় আমি নিত্য কৃষ্ণ দাস এই কথা ভুলে মায়ার নফর হইয়া চিরদিন বলে কবু রাজা কবু প্রজা কবু বিপ্র শূদ্রা কবু সুখী কবু দুঃখী কবু কীর্তি ক্ষুদ্র কবুরজ কবু প্রজা কবু বিপ্র শুদ্র কবু সুখী কবু দুঃখী কবু কেট ক্ষুদ্র কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু কবু দেব কবু দত্ত কবু দাস প্রভু এই রূপে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জল ছুটে যায় শ্রীকৃষ্ণ চরণ তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ মূকং করতি মাচলম পুঙ্গং লঙ্ঘয়তি গিরিম কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম মূকং করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তি গিরিম কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখানে মাধবকে বন্দনা করা হয়েছে ভগবানকে বন্দনা করা হয়েছে প্রকৃতপক্ষে তিনিই তো আমার গুরু ভগবানই তো আমার গুরু তিনি গুরুরূপে মরতে আসেন তিনিই তো আমার গুরু তিনি আমার গুরু কাজেই যার কৃপাতে মুখং করতি বা চালো মুখ ব্যক্তি বুবা ব্যক্তিও কথা বলতে পারে মুখং করতি বা চালং পঙ্গুং যিনি পঙ্গু যার পা নাই তিনিও সে পর্বত অতিক্রম করতে পারেন যতি কৃপা যার কৃপাতে হে পরমানন্দ মাধব আপনার বন্ধনা করি চৈতন্য লীলা কৃষ্ণ লীলা শুকরপুর দিহে মিলে হয় সুমাধুর্য কৃষ্ণলীলা এবং চৈতন্য লীলা দুটো মিলতে হবে কেউ কেউ বলে থাকেন হরে কৃষ্ণ কেউ কেউ বলে থাকেন তর্ক করে থাকেন যদি চৈতন্য দেবী যদি রাধাকৃষ্ণ মিলিত তনু হয় তাহলে আলাদাভাবে রাধাকৃষ্ণের সেবা করার কি প্রয়োজন আবার কেউ কেউ বলেন সে রাধাকৃষ্ণের সেবা করলেই তো হয় আবার চৈতন্যকে কেন সেবা করে এটা কুটতর্ক এটা অজ্ঞানের কথা কেননা চৈতন্য ভক্তভাব অঙ্গীকার করেছেন চৈতন্যদেব রাধাভাব অঙ্গীকার করেছেন কেন করেছেন না কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ ভজনের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য তিনি রাধাভাব ভক্তভাব অঙ্গীকার করেছেন দুটি ভাবই আমার প্রয়োজন ভক্তভাব আমাকে জানতে হবে ভক্তভাব জানতে হবে এবং ভগবত সম্বন্ধে আমাকে জানতে হবে কৃষ্ণ কৃষ্ণলীলা চৈতন্য লীলা অমৃতপুরা কৃষ্ণলীলা শুকরপুরা দিহে মিলে হয় সুমধুর্য সাধু গুরু প্রসাদে তাহাদেই আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য মাধুর্যের প্রাচুর্য মাধুর্যের ঐশ্বর্য একটা কথা সুন্দর কথা আছে মাধুর্যের ঐশ্বর্য কোথায় মাধুর্যের প্রাচুর্য কোথায় সেই মধুরের কাছে মধুর অধিপতির অখিলম মধুরম মধুরম মধুরম মধুরম মধুরম মধুরধিপতি অখিলম মধুরম সে যে অখিল সেই মধুর অধিপতির যে সব কিছুই মধুর সেই মাধুর্য সম্পদ আমি কার দ্বারা জানতে পারবো গুরুর দ্বারা জানতে পারবো গুরু এবং কৃষ্ণ প্রসাদে সাধু এবং গুরু প্রসাদে সাধু গুরু একই ব্যক্তি সাধুগুরু প্রসাদে আমি সেই মাধুর্যের যে ঐশ্বর্য সেই কৃষ্ণলীলার যে অধস্য সেই চৈতন্য লীলার যে ঐশ্বর্য এবং গৌর কৃষ্ণলীলার মিলিত যে ঐশ্বর্য তা আমি গুরু কৃপাতেই লাভ করতে পারবো অথবা আমাকে গুরুবরণ করতে হবে বঞ্চা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নম নম নিতাই গৌর হরিব হরিব হরিব হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম জয় গৌর হরি জয় সচিনন্দ